কাগজের ভোটার কার্ড থাকে কিংবা ভোটার কার্ডটি কোনো কারণবশত হারিয়ে যায় কিংবা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কিভাবে মোবাইলের সাহায্যে ডিজিটাল কার্ডটি অর্ডার করবেন তা আমি মোবাইলের সাহায্যে সহজ প্রসেসে আপনাদেরকেই দেখাবো এই ডিজিটাল ভোটার কার্ডটি অর্ডার করার জন্য সর্বপ্রথমে আপনাদের কাছে একটি মোবাইল অ্যাপ্লিকেশনের প্রয়োজন সেটা আপনাদেরকে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিতে হবে কিংবা আপনারা চাইলে আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক থেকেও এটিকে ডাউনলোড করতে পারবেন সুতরাং আমরা প্লে স্টোর থেকে এটিকে ইনস্টল করে নেব সেটির নাম হলো ভোটার হেল্প যেহেতু আমাদের আমার এটি ইনস্টল করা আছে সুতরাং আমি এটি ইনস্টল করলাম না ওপেন করলাম সবার প্রথমে আপনাদেরকে মোবাইল নাম্বার দিয়ে এটিকে এরকম একটি উইন্ডো খুলবে প্রথম উইন্ডোতেই আপনাকে যেখানটায় আপনাদেরকে যেতে হবে প্রথমে আপনাকে ভোটার রেজিস্ট্রেশনে যেতে হবে যেতে হবে যাওয়ার পরে আপনারা সবার নিচে দেখতে পাবেন replacement of voter ID card এখানটায় যাওয়ার পর আপনাকে লেটস স্টার্টে যেতে হবে লেস লেটস স্টার্টে যাওয়ার পরে আপনাকে মোবাইল নাম্বার দিয়ে সেটিকে ভেরিফাই করে নিতে হবে ভেরিফাই করার পর প্রথমে যদি আপনার ভোটার নাম্বার থাকে সুতরাং এস করবেন না থাকলে নো করবেন অপশনে যাওয়ার পর নেক্সটে যাব নেক্সটে যাওয়ার পরে আপনার ভোটার এপিক নাম্বারটি দিবেন যাওয়ার পরে ফেস ডিসেল ডিটেলসে যাব ফেস ডিসেল ডিটেলসে যাওয়ার পরে আপনার আমরা নেক্সট অপশনটে যাব প্রসেসড প্রসেস করার পর আপনার পুরো ডিটেলস আপনারা দেখতে পাবেন এখানটায় এরপরে আমরা নেক্সটে যাব নেক্সটে যাওয়ার পরে আপনারা কোন অ্যাড্রেসে ভোটার আই কার্ডটিকে নিতে চান তার সম্পূর্ণ ডিটেলস এখানটা ফিল করতে হবে যেমন নাম এখানটা হাউস নাম্বার প্রথমে চাইছে হাউস নাম্বার আপনার কাছে যদি হাউস নাম্বার থাকে তো ঠিক আছে নতুবা নীল লিখে নীল করে দেবেন এটাকে নীল তারপরে স্ট্রিট আপনার যা যেটা স্ট্রিট রাস্তা নাম্বার সেটি দিবেন তারপরে ভিলেজ নেম পুলিশ স্টেশন এই ভাবনা এইভাবে আপনারা ফর্মটি ফিল আপ করে নেবেন যাওয়ার পরে নেক্সটে যাবেন এখানটা চাইছে যে আপনারা কি পারপাসে এটিকে অনলাইনে অর্ডার করতে চান আপনার কি আগের ভোটার কাগজের ভোটার কার্ড ছিল না হারিয়ে গেছে সেটির উদ্দেশ্য এখানটায় দিতে হবে আপনারা সেই উদ্দেশ্যটি দিয়ে দিবেন এখানটা ইমেল আইডি দিবেন তারপরে নেক্সট ডেট অফ বার্থ দেবেন দেওয়ার পরে নেক্সট করবেন তারপরে এখানটায় আপনারা কীভাবে জিগে নিতে চান বিএলওর কাছ থেকে না বাই পোস্টে কীভাবে অর্ডার করতে চান আপনার পছন্দ মতো আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে প্লেস নেম দিবেন প্লেসে যাওয়ার পরে ডান